আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফাইবারের গিক প্রমোশনের অপশনটা ইদানিং এটা সবার ক্ষেত্রে একটু একটু করে প্রবলেম হচ্ছে কারণ ফাইবার দেখা যাচ্ছে যে ভালো সেলার ভেবে তাদেরকে গিকের একটা বা দুইটা গিক যেটা যেগুলো কোয়ালিফাইড হয় সেই গিকের ভিতরে মূলত আপনাদেরকে এই অপশনটা চালু করে দেয় ফাইবার প্রমোশনের অপশনটা এটা এটার মানে হচ্ছে প্রমোশন জিনিসটা হচ্ছে যেমন আমরা ফেসবুক গুগলে যেমন অ্যাড রান করে আমরা ক্লায়েন্টদেরকে নিয়ে আসি সেম এখানেও একই কথা গিকের মাধ্যমে আপনার একটা গিক আপনাকে বা দুইটা বা তিনটা আরও বেশি হতে পারে যার যে কয়টা গিক আছে ওই গিকগুলো যখন আপনার কোয়ালিফাইড হয়ে যাবে মানে বিশটা রিভিউর উপর হয়ে যাবে তখন কিন্তু আপনার এই অপশনটা দিয়ে দিবে মানে প্রমোশনের অপশনটা দিয়ে দেয় আর কি দিয়ে দিলে আপনার গিকটা কোয়ালিফাইড ধরে নেওয়া হয় যে আপনার গিক থেকে আপনি প্রমোশন করে এখান থেকে আপনি কি অর্ডার জেনারেট করতে পারেন আরও বেশি পরিমাণ অর্ডার পেতে পারেন এর জন্য ফাইবার তাদেরকে এই অপশনটা দিয়ে থাকে কিন্তু দেখা যাচ্ছে প্রবলেমটা হচ্ছে দু একদিন বা পনেরো দিন গিকটা আপনি এই প্রমোশনের অপশনটা চালু করার পর সেক্ষেত্রে আপনার গিকটা আবার ডিনাইট করে দিচ্ছে বা ডাপটে দিচ্ছে অথবা বলতেছে যে আপনার গিকটা আনকোয়ালিফাইড এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে আমি বলতেছি তার আগে আমরা কিছু জিনিস দেখি নতুনদের জন্য যে কারা এ ফাইবার গিক প্রমোশনের অপশনটা পেতে পারে এখানে গিকের কিছু ক্রাইটেরিয়াম আছে এগুলো ফিল আপ থাকলে আপনারা যে কেউ আপনারা এই অপশনটা পেয়ে যাবেন যে কোনো সময় ঠিক আছে তো ফার্স্ট অপশন দেখেন এখানে দেওয়া আছে you are level one two এবং টপ রিলেটেড সেলার মানে এটার মানে হচ্ছে তোমাকে অবশ্যই মানে তোমরা যারা আছো তোমাদের অবশ্যই লেভেল অন হতে হবে অথবা টু হতে পারে এবং টপ রিলেটেড সেলার হতে হবে এই এই লেভেল অন হলেই কিন্তু পেয়ে যাই আর যদি লেভেল ওয়ানে যদি না পান তাহলে লেভেল টু এর গেলে পাবেন কিন্তু লেভেল অনেক থেকেই আপনি পেয়ে যাবেন যদি আপনার ই আপনি অর্ডারটা একটু বেশি পান তাহলে এটা দিয়ে দেয় সবার ক্ষেত্রে লেভেল ওয়ান পেলে দিয়ে দেয় হয়তো দু একজনের ক্ষেত্রে ঠিক সেদিক হতে পারে কেউ কেউ আছে লেভেল ওয়ান যাওয়ার আগে লেভেল মানে এই প্রমোশনের অপশনটা দিয়ে দেয় কিন্তু তাকে দুই তিন দিনের জন্য রাখে তারপরে আবার কিন্তু স্টপ করে দেয় অ্যাডটা তো এটার মানে হচ্ছে আপনাকে অবশ্যই লেভেল ওয়ান অথবা টু অথবা টপ টেলিটের সেলার হতে হবে এটা পেতে গেলে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে গিকের স্কোর মানে রেটিং যেটা বলে থাকি আমরা uh, your gig score are 4.7 in the public rating মানে আপনার বায়াররা গিকের ভিতরে যে কাজ করছেন সেই কাজের রেটিংটা কত দিছে সেটা সেটা আপনাকে অবশ্যই এর উপরে থাকতে হবে এর নিচে হলে কিন্তু আপনি আপনাকে সেটা গিকটা কোয়ালিফাইড হিসেবে গণ্য হবে না এটা একটা পয়েন্ট দ্বিতীয় নাম্বার পয়েন্ট এবার তৃতীয় নাম্বার আমি আগে বলছিলাম বিশটা রিভিউ থাকতে হবে your gig has the at least twenty review কিন্তু আমি দেখা যাচ্ছে পাঁচটা রিভিউ পাওয়ার পরে কিন্তু বিশটার নিচে পাওয়ার পরেও কিন্তু আমি এটা পেয়ে গেছি আমার তিনটা গিকে তো আমি ওইটাও দেখাবো তার আগে এটা দেখতে পারেন অবশ্যই আপনার বিশটা রিভিউ থাকলে আপনার গিকটা কোয়ালিফাইড হিসেবে গণ্য হবে নয় হয়তো আপনাকে দু একদিন বা পাঁচ দিন দশ দিন এটা চালানোর পরে কিন্তু আবার স্টপ হয়ে যাবে তো ইওর অ্যাডিশনাল কোয়ালিটি এটা তারা ডিসাইড করবে এই গিকে দিবে কিনা বা কপিরাইট কোনো কিছু আছে কিনা সেটা দেখার পরে তারা নিজ থেকেই দিয়ে দেয় এটা কোনো ম্যাটার করে না ক্যাটাগরি এটার উপর মেটা মেটার করেন আর কি আপনার এই তিনটা হলেই আনাপ গিকের আপনি প্রমোশন অপশনটা পেয়ে যাবেন তো এখানে বলে দেওয়া আছে সব কিছু আর এই লিঙ্কটা আপনারা লিখলে হবে ফাইবার গিক প্রমোশন লিখলেই আপনি এই কিওয়ার্ডটা লিখতে পারেন লিখলে আপনি পেয়ে যাবেন যে এই লিঙ্কটা অবশ্য আমি লিঙ্কটা দিয়ে দিব এই যে দেখেন এখানে promote your gig health center এটাতে ক্লিক করলে হয়ে যাবে আমি লিখছি gig Fiverr gig promote okay এটা লিখলে আপনার পেয়ে যাবেন তো এবার আমরা মেন মেন পয়েন্টে আসি সেটা হচ্ছে আমরা যে কাজটা করব সেই কাজের মাধ্যমে যেন কখনো আপনার লেভেলটা মানে আপনার প্রমোশনের অপশনটা যেন কখনো চলে না যায় আমি এর আগের সপ্তাহে আমাকে মূলত এই গিকটাকে আমাকে প্রমোশন থেকে আনকোয়ালিফাইড করে দিয়েছিল মানে ইলিজিবল করে দিয়েছিল এটা আবার বর্তমানে ওপেন আছে আর এটা তো আনকোয়ালিফাইড করে দিছে তো এবার এই ক্ষেত্রে দেখেন ফাইবার কিন্তু দেখা যায় সবাই এখানে তিরিশ সেন্ট করে চল্লিশ সেন্ট করে দেয় কিন্তু এটা আপনারা যতটা দিবেন ততটা মানুষের কাছে বেশি যাবে আমি এটা কা মেবি এক ডলারের উপর দিছিলাম কিন্তু আজকে আবার কমিয়ে দিছি আপনারা সবসময় আমি একটু কমিয়ে দিছি কারণ হচ্ছে আমার এখানে উনিশ ষাট সেন্ট করে সাজেস্ট করতেছে আমি যখন এখানে ক্লিক করছি আমি সেই জন্য উনসত্তর দিছে আপনারা যত বেশি দিতে পারেন কারণ আমি এক ডলার করে দিয়ে আগামী মাসে অনেক ডলার আমি এখান থেকে অর্জন করছিলাম প্রায় তো এ মাসে আমার সবগুলো চলে গেছে এবার দেখেন এখানে আমার আরো কয়টা আছে তিনটা গিক আছে আনকোয়ালিফাইড অবস্থায় তো এটা আপনি যেটা করবেন যদি আপনার একই রিলেটেড গিক হয় ধরেন আপনার ফেসবুক মার্কেটিং এর গিক হয় অথবা অন্য একটা গিক হয় যে গিকের ভিতরে আপনার রেটিংটা চলবে ধরেন আপনার ফেসবুক মার্কেটিং এর উপরে এটা প্রমোশন চলতেছে তাহলে আপনি অর্ডারটা পড়বে অর্ডারটা অবশ্যই আপনাকে কাস্টমার অর্ডার নিতে পারে হয়তো দুই একটা বাইরে আপনাকে ডাইরেক্ট অর্ডার করে দিতে পারে যদি আপনাকে অর্ডারটা কাস্টম অফারে পাঠাতে হয় সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি অন্য একটা গিকে সেম ক্যাটাগরি অন্য একটা গিকে আপনি এই অর্ডারটা নিতে পারেন এটা নিলে কি হবে সেটা হচ্ছে আপনার যখন কোনো বায়ার ফিডব্যাক খারাপ দিবে ধরেন ভুল করে হোক বা আপনার সাথে ঝামেলা হোক না কেন ঝামেলা হওয়ার পরে যদি আপনার রেটিংটা খারাপ দেয় বা তাহলে কিন্তু আপনার গিকটা আনকোয়ালিফাইড হয়ে যাবে তাহলে কিন্তু সমস্যা তাহলে ওই গিকটা থেকে কিন্তু আপনি আপনি এই অপশনটা হারাই ফেলছেন সেই জন্য করবেন কি আপনার যদি এই গিকটার ভিতরে ওই রেট মানে অর্ডার নেওয়ার কোনো দরকার নেই আপনি নেবেন আরেকটা গিকে যেখানে ওইখানে যদি আপনার সাথে ঝামেলা হয় মানে ফাইভ স্টার ফিডব্যাক না দিয়ে যদি আরো কম দেয় কোনো সমস্যা নেই আপনার এই গিকের ভিতরে কোনো ইফেক্ট পড়বে না আমাদের যেহেতু এই গিকের ভিতরে আমাদের এটা দেখবে তারা তাহলে আমরা এই গিকটা কিন্তু আমরা সেফটি হিসেবে নিতে পারি সেফটি হিসেবে ওইভাবে দিলে আমাদের আমি নিজেও চেক করছি তাহলে আর কি সমস্যাটা হয় না আপনারা এইভাবে কাজটা করতে পারেন তাহলে আপনার প্রমোশনের অপশনটা যাবে না কিন্তু তারপরে দেখা যায় যে ফাইবার কখন কাকে কিভাবে ধরবে বলা যায় না ঠিক আছে এভাবে করলে আশা করি আর কোনো সমস্যা হবে না আর এটা আপনার অবশ্যই কিন্তু মাস দি এক ডলারের কিছুটা নিচে রাখবেন যাতে আপনাদের প্রমোশনটা একটু বেশি হয় আপনি এটা চার দেখতে পারেন এটা চালায়া আর এটাতে কেউ কেউ বলে এটা গিক ডাউন করে দেয় এটা কিছু না আসলে এটা দিচ্ছে আপনাকে এক্সট্রা এক্সট্রা মানে ফ্রিতে গিফট করছে ধরেন একটা আপনাকে অপশন সেই অপশনে যদি আপনার ক্ষতি হতো বা লেব মানে আপনার গিকটা যদি ডাউন হয়ে যেত তাহলে কিন্তু আপনাকে এটা দিত না ঠিক আছে তো এটা হচ্ছে কাহিনী তো আপনার অবশ্যই অবশ্যই এটা কমপ্লিট করতে হবে এভাবে কাজ করলে আশা করি আপনাদের লেভেলটা মানে প্রমোশনের অপশনটা চলে যাবে না আর অবশ্যই উপরের দিকে দেখেন এখানে লেখা আছে প্রমোট কিক এখানে কিন্তু আপনার এই অপশনটা পাবেন অথবা নোটিফিকেশনে কিন্তু এটা হয়ে যাবে এটা আপনি দেখতে পাবেন মেসেজ তো যাই হোক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের করবেন কারণ আমাদের লাইভ সাপোর্টের ব্যবস্থা আছে আমরা সপ্তাহে দুদিন করে ফ্রি সাপোর্ট দিয়ে থাকি আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার ডেসক্রিপশনের ভিতরে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ওকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ